হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা বুবলি ভক্ত রয়েছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর হ্যাঁ বন্ধুরা আমাদের সবার প্রিয় নায়িকা বুবলি তিনি কিন্তু পাঁচ কোটি টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা তিনি গুলশানে একদম লেকের পাড়ে লেক ভিউতে দারুণ একটি ফ্ল্যাট কিনেছেন পাঁচ কোটি টাকা দিয়ে যেটার সার্দে রয়েছে সুইমিং পুল এবং বাগান মানে এমন সুন্দর বাগান যেটা সুইজারল্যান্ডে আছে এই ধরনের একটি বাড়ি তিনি বাংলাদেশে কিনে ফেলেছেন কারণ তিনি চান যে তার বাড়িটি অনেক নায়িকার থেকেই অনেক বেশি সুন্দর হোক তিনি অর্ডার করেই বলেছিলেন যে আমার জন্য এমন একটা ফ্ল্যাট আপনারা বানিয়ে দেন যেই ফ্ল্যাটটি এর আগে বাংলাদেশের অন্য কোনো নায়িকার নেই এই কথাটি শুনে বাংলাদেশের সবচেয়ে বড় আর্কিটেক্ট হাসান মারুক তার কথা কিন্তু আপনাদের সবারই জানা আছে হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু একটি বাড়ির ডিজাইন করতেই এক কোটি টাকা নিয়ে থাকেন তিনি কিন্তু তারই ডিজাইন এবং তিনি কোথায় কোথায় ডিজাইন করেন সেটা আপনারা জানেন আপনারা জানেন বেশিরভাগ সময় তিনি আমেরিকাতে থাকেন এবং আমেরিকান বিভিন্ন প্রজেক্টে তিনি জব করে থাকেন হ্যাঁ এই মানুষটিকে কিন্তু তিনি তার বাড়ি সাজানোর দায়িত্বটি দিয়েছিলেন আপনারা জানেন অস্ট্রেলিয়া এবং মালদ্বীপে যে সবচাইতে সুন্দর একটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলো ডিজাইন কিন্তু করেছেন এই হাসান মারুফ হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য এই বাড়িটির কিছুটা ডিজাইন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো সেটা দেখে আপনারা মন্তব্য করবেন যে বুবলির বাড়িটি আসলে কতটা সুন্দর হয়েছে বুবলি কিন্তু এই মুহূর্তে ভালোই ডিসিশন নিয়েছেন কারণ তিনি ইতিমধ্যে অনেকগুলো ছবিতে সাইন করে ফেলেছেন এবং তার অভিনীত পাসওয়ার্ড ছবিটি অনেক বেশি কিন্তু সুপারহিট হয়েছে আপনারা জানেন পাসওয়ার্ড টুর সিকুয়াল যেটা সেটাতেও কিন্তু রয়েছেন বুবলি আর মনের মতো মানুষ পাইলাম নাতেও তিনি রয়েছেন সুতরাং তিনি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো নতুন ছবিতে সাইন করেছেন এবং পুরনো ছবি যেগুলো রয়েছে সেগুলো তার জন্য ভালো একটি অ্যামাউন্ট বয়ে এনেছে তিনি ইচ্ছে করলে টাকাগুলো নষ্ট করতে পারতেন কিন্তু তিনি নিজের জন্য একটি ভালো কাজ করলেন নিজে একটা খুব ভালো দামি একটা ফ্ল্যাট কিনে ফেললেন হ্যাঁ বন্ধুরা বুবলির এই বাড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ